তো হ্যালো আসসালামু আলাইকুম আমরা বেরোইছি বিকেলে ঘুরতে তো আমার সাথে আছে মামা মামা আছে গাড়ি চালাচ্ছে তো আমাদের সামনেই নদী আমরা নদীর বাঁধে চলিচ্ছি চলিচ্ছি তো চলিচ্ছি আর আমার হচ্ছে কি অনেক দিন থেকে ব্লগ করা হয় না আপনারা সাপোর্ট করেন তাহলে অবশ্যই ব্লগ তৈরি হবে বেশি বেশি করে উৎসাহ পাবো তো চলুন সামনে দেখে আপনাদের কেমন লাগে বিকেলের সৌন্দর্যটা অনেক সুন্দর আমরা নদীর বাঁধে আসি রাস্তা দিয়ে যাচ্ছি নদীর বাঁধে তো আমরা বলগাছিতে বের হয়েছি বলগাছি ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়েছে সন্ধ্যার আবহাওয়াটা আরও অনেক সুন্দর কি বলবো বলে বোঝাতে পারবো না আপনাদের দেখতেছেন আপনারা কীরকম প্রকৃতি প্রকৃতি অনেক ভালো অনেক সুন্দর এই সময় বিকেলে ঘোরার মজাটাই আলাদা অন্যরকম একটা ফিলিংস চলে আসে মনের মধ্যে যদি সাথে বাইক না তো ব্লগ শেষের দিকে আজকে এই পর্যন্তই আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ধন্যবাদ সবাইকে